হাসান ভাই আজকে তো মামা আসতেছে তো মামা বয়স হয়ে যাচ্ছে বিয়ার সাথে হলো না এই আমাদের কিছু মানে ব্যবস্থা করে বিয়ার সাথেটা করে দাও মামা আজকে আসুক মামার তো কেউ নাই নানি তো বেশি নাই তো আমাদের দেখতে হবে মামার বিয়ের সাথে আজকে ফাইনাল করে একটা দাওয়াত খাওয়ার ব্যবস্থা করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা চলতে পারে না মামার তো বয়স অনেক বেড়ে যাচ্ছে মামার বয়স বেড়ে যাচ্ছে না এদিক তো অসুবিধা Proszę ciebie. Proszę, proszę pani, proszę. আপনি বিয়ে কেন করতে চান বুঝতে পারছেন হ্যাঁ বড় ভাই ঠিক বলছেন আপনি কবে বিয়ে করতেছেন আরে বাকি না আমি বিয়ে করব না আমি বিয়ে আমি চিরকুমার হয়ে থাকবো তোমরা জানো না আমার চিরকুমার হয়ে থাকতে হবে বিয়ের সাথে যদি কোনো বাদই ওটা আমি করবোই না সবাই সবাই যদি বিয়ে করে তার বিয়েকে আর করবো না না বিয়ে করবো না তোমরা ভুলেও এই বিয়ের কথা বলবে না ঠিক আছে আমি বিয়ে দিকে ভয় পাই আমি আর বিয়ে করবো না চিরকুমার হয়ে থাকতে চাই কেন মামা মিনিট কথা বলে দশ মিনিট হয়ে গেল এখন আসতেছে না ব্যাপার কি ব্যাপার আসলে বুঝতেছি এই বড় ভাই বিশ মিনিট হয়ে না হ্যাঁ, রহস্য একটা বিশ মিনিট হয়ে গেল এতক্ষণ আসার কথা এখন আসতেছে না এক মিনিটের কথা বলে ভাই চলতো হ্যালো সোহেলা কেমন আছো আমার কথা ভুলে গেলে আহা খাওয়া দাওয়া করছো তুমি খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করো তোমার শরীরে তো হার ফাড়া তো কিছুই না খাইও ঠিকঠাক মতো খাইও আর আমার কথা একটু মনে মনে স্মরণ করিও বুঝতে পেরেছো তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না তোমার জন্য আমি কতদিন রাত অপেক্ষা করছি তুমি শুধু আমার রাত খুলে দিন খুলে তোমাকেই শুধু আমি যাই হোক ও হো ফোন দিয়েছে ভালো থাকো ঠিক আছে ঢাললি হ্যালো সকিনে কেমন আছো তোমার তোমাকে ছাড়তে বাঁচতেই পারছি না তোমার ছাড়া আমার হাতটা খুব স্কুলেভাবে কাছে কবে আমি মরে যাই তোমার একটি নজর দেখার জন্য ওদের আগ্রহে আছে তুমি জানো না আমি তোমার যাই হোক ওটা বাদ দাও কেমন আছো আমাকে তুমি ভুলে গেলে আরে আমি কাঁদবো না তোমাকে আমি ছয়টা মাস ধরে দেখছি না সেই যে চলে গেলে তুমি আমাকে গেলে আমাকে বললেও গেলে না যাই হোক কবে আসবে সামনে সপ্তাহে ঠিক আছে ঠিক আছে আমাকে কল দিও আমি তোমাকে যে রিসিভ করে নিয়ে আসবো oh, ঠিক আছে ওকে ডালিম ভাই ভাই আমার ফোন দিচ্ছে A few moments later. Hello Sulekha কেমন আছো Stop! আহারে তোমাকে আমি কি করব তুমি আমাকে ছেড়ে অন্যজনের সাথে লাইন মারো আমি ঠিকই বুঝতে পেরেছি যাই হোক তোমাকে আমার প্রয়োজন নেই তোমাকে আমি দুটি কথা বলবো সেটার জন্য তোমাকে আমার কাছে আসতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসতে হবে তোমাকে আমি উচিত শিক্ষা দিব না দে তুমি আমার মন নিয়ে ছিলিমিলি খেলেছো সেটা তো আমি মেনে নিব না কখনোই না হ্যাঁ হ্যাঁ আমি তোমার সব কিছু টাকাটা ফাঁস করে দিব আমাকে রাসেল সব বলেছে তুমি রাসেলের সাথে তুমি প্রেম করো রাসেল আমার বন্ধু তুমি বুঝতে হ্যাঁ তলে তলে যাই করো সব আমার কাছে আছে আমি সব কিছু রেকর্ডিং করে ফেলেছি যাই হোক তুমি আমার কাছে আসবে আমাকে সরি বলবে আপনার পরবর্তীতে অন্য কোনো ছেলের জীবন যাতে না নষ্ট করো এক ঘন্টা গেল তুমি আর ভাবি তুমি এখানে আসলে আমাকে বলে আসবে না মামা তোমার এত পলাশ করতে আরে না কেউ না কেউ না কেউ না আরে কেউ না এটা কেউ না তুমি বুঝতেছো না আরে না ফোন দিয়ে সাবার আরে দূর এটা কি আর শোনা বুঝাল বুঝিস না <laughs> 哎呀！